কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়া এবং সাপোর্টের কারণে আমি খুব ভালো আছি তো আজকের যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে কি দেখা যাচ্ছে কি আমাদের ভুল করে হয়তো কোনো ফটো বা ভিডিও ডিলিট হয়ে গেছে কিংবা এমন কোনো ভিডিও বা ফটো বা ইমেজ কাউকে দেখাতে চাচ্ছে না তাড়াতাড়ি করে ডিলিট করে দিয়েছেন তো মনে করেন ভুল করে ডিলিট হয়ে গেছে তো এই ফটোগুলো কিংবা ভিডিওগুলো কোথায় কোথায় থাকতে পারে আজকে সে বিষয়ে কথা বলবো তা চলুন শুরু করা যাক প্রথমে অ্যালবামস বা গ্যালারি তুমি এই ফটোটা ডিলিট করে দেখব ভুল করে হয়তো অনেকে এখনও জানে না অনেকে বেশিরভাগই জানে অনেকে জানে না তো এবার কোথায় কোথায় থাকতে পারে রিসেন্টলি ডিলেট এই জায়গা থাকতে পারে তো আমি এখানে ক্লিক দেব এখানে ক্লিক দিলে দেখেন এই ফটোটা আমি মাত্র ই করছি ডিলিট করছি তো এই ফটোটা এবার রিকভারি করতে পারবো কীভাবে দেখেন এই জায়গা চাপ দিলে আমার রিকভারি হয়ে যাচ্ছে এই জায়গা দিলে রিকভারি হয়ে যাচ্ছে তো দেখি এই যে ভিডিওটা মানে ইমেজটা এই যে চলে এসছে তো আর একটা টপিক্সে চলে যাওয়া যাক তারপর হচ্ছে আপনার গ্যালারি মানে Google photo sorry Google photo Google ফটোতে যাবেন গুগল ফটোতে অনেকে আমরা অনেক কিছু আপলোড করে থাকি তো তারপরে দেখা যাচ্ছে কি মানে এখান থেকে একটা ইমেজ ডিলিট করা হয়েছে কিংবা যাই হোক ডিলিট করে দেখবেন কিংবা ভিডিও পর দেখবেন তো কোথায় সার্চ করেন চলুন দেখা যাক প্রথমে এই কর্নার লাইনে আসবেন কর্নার লাইনে আসলে দেখতে পারবেন পরে আসবেন এই যে বিন লেখা আছে এই যে বিন এই বিন আসবেন বিনে চাপ দিলে দেখতে পারবেন এই যে আপনি এই ফটোগুলো কিংবা ভিডিওগুলো ডিলিট করছেন এই চাইলে আপনি এগুলোরও রিকভারি করতে পারেন তো কীভাবে করেন চলুন শুরু করা যাক এদের এই জায়গায় চাপ দিলে রিকভারি হয়ে যাবে তুমি এটা রিকভারি করবো না এরপরে চলেন আর একটা বিষয় সে বিষয়টা হচ্ছে এবারে ডিলেট হয়ে থাকতে পারে সেটা হচ্ছে গুগল ফাইল ফাইলও দেখতে পারে ফাইলে যে দেখা যাচ্ছে কি আমি ভুল করে একটা ইমেজ ডিলেট করে দিলাম আমি অলরেডি একটা ডিলেট করছি তো এটা আবার কোথায় থাকতে পারে সেটা দেখাবো সেটা হচ্ছে হইলে ক্লিক অপশনে ক্লিক দিতে ক্লিক লাইন অপশনে ক্লিক দিলে পরে আপনি আবার দেখতে পাচ্ছেন এই যে ট্রাস্ট একটা অপশন আছে এই অপশনটা এই অপশনটা এই অপশনটি ক্লিক দিলে এই যে এই সমস্ত দেখতে পারবেন গুগল ড্রাইভে দেখব গুগল ড্রাইভে গুগল ড্রাইভে আসলাম গুগল ড্রাইভেও ভুল করে ডিলেট হয়ে যায় তবে এবার আমি একটা বি একটা ইমেজ ডিলেট করে দেখাবো তো ডিলেট করার জন্য আমি একটা ডিলেট করে নিয়েছি আমি একটা ডিলেট করে নিয়ে এবার আসলে কোথায় থাকতে পারে প্রথমে এই যে যে থ্রি লাইন অপশনটা পাচ্ছেন থ্রি লাইন অপশনে ক্লিক দেবেন থ্রি লাইন অপশনে ক্লিক দেওয়ার পরে আবার একটা সেটিংস আছে বিন এই বিনি পাবেন বিনি ক্লিক দেবেন বিনি ক্লিক দেওয়ার পর দেখবেন কি এই যে সমস্ত পিকচার ডিলিট করা আমি এবার চাইলে ডিলিট এখান থেকে পারমানেন্টলি করেও দিতে পারে আবার দেখা যাচ্ছে ব্যাকও আনা যাচ্ছে তো আমাদের চ্যানেল তাজমিম টেকনোলজি সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ছোট ভাই হিসেবে ছাড়পত্র এবং পাশে থাকবেন ধন্যবাদ